হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই আছেন ভালো আজকে আমরা কথা বলবো step one step two and step three ইন নিয়ে আপনারা জানেন মনিটাইজেশন পাওয়ার জন্য আমাদেরকে তিনটি ধাপ অতিক্রম করতে হয় এক নম্বর হচ্ছে step one and step two এই দুটি তো খুব সুন্দরভাবে হয়ে গেল এরপর রয়েছে স্টেপ থ্রি যেখানে গিয়ে আমরা বেঁচে যাই এই স্টেপ থ্রিতে অনেক টাইম নেয় এই স্টেপ থ্রিতে কেন এত টাইম নেই সে বিষয়ে আজকে আলোচনা করব তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক এর মধ্যে এই যে স্টেপ থ্রি ইন প্রোগ্রেসে থাকে এর এইখানে কিন্তু অনেক কয়টি বিষয় রয়েছে এক নম্বর হচ্ছে আপনার চ্যানেলের যে মনিটাইজেশনের লিস্ট সেই লিস্ট নাম্বার আপনি তো একাই সেখানে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেনি সেখানে অনেকেই অ্যাপ্লাই করেছে তো এখানে আপনার চ্যানেলের র্যাঙ্কিং বা লিস্টে আপনার চ্যানেল যত নাম্বারে রয়েছে সেই নাম্বার অনুযায়ী আপনার কিন্তু সেটিকে ম্যানুয়ালি চেক করা হয় চ্যানেলটি তো আপনার চ্যানেলের লিস্ট একই সঙ্গে যদি অনেক চ্যানেল থেকে থাকে তাহলে আপনার ইন প্রোগ্রেস এটা অনেক দিন পর্যন্ত থাকে সাধারণত এক মাসের মধ্যেই এটা কমপ্লিট হয়ে যায় এরপর যেটি বলবো সেটি হচ্ছে ইউটিউবের যে এমপ্লয়ি রয়েছে তাদের সংখ্যা হয়তো অনেক সময় হয় কি অনেক এমপ্লয়ি কম থাকে তাদের অফিসে ইউটিউবের যে অফিস রয়েছে সেখানে কিন্তু এগুলো ম্যানুয়ালি আপনার চ্যানেলগুলোকে চেক করা হয় এগুলো তো কোনো সফটওয়্যার করে না যার কারণে ম্যানুয়ালি অনেক সময় কি হয় অনেক এমপ্লয়ি কম থাকে যার কারণে অথবা আপনার চ্যানেলের লিস্ট অনেকেই হয়তো মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে রাখছে সেই লিস্টটাও অনেক বড় হতে পারে এ কারণেও হতে পারে এরপর আরও একটা কারণ হতে পারে প্রথমে একটা এমপ্লয়ি টিম আপনার চ্যানেলটিকে যখন রিভিউ করলো তাদের কিছুটা সন্দেহ যদি থেকে থাকে সেক্ষেত্রে এই স্টেপটা আছে যেখানে অন্য এমপ্লয়ীদের টিমকে আপনার চ্যানেলটা দেওয়া হয় ট্রান্সফার করে দেওয়া হয় যে ভাই তুমিও একটু দেখো তো এই ধরনের কয়েকটি কারণেই আসলে ইউটিউবের যে আপনার স্টেপ থ্রি মনিটাইজেশনের সেটি ইনফোগ্রেসে থাকতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি অনেক কিছু বুঝতে পেরেছেন যদি বুঝতে পারেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আর এদিকে দেখুন দুটি ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন এদিকে রয়েছে দুটি চ্যানেল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাই